বছরের মতো মনে হয়েছে ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল তবে এদিকে ঘটে গেছে ভিন্ন কাণ্ড মঙ্গলবার ত্রিশ আগস্ট সকালে ফেসবুকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাকবিদণ্ডায় জড়ান কলকাতার দুই প্রযোজক ও অভিনেতা রানা সরকার ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায় যা নিয়ে তোলপার শুরু হয় টালিউড পাড়ায় এক পর্যায়ে সেই কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেন শুধু তাই নয় রানা সরকার ক্যাপশনে লেখেন আর পারল না মিথ্যেগুলো সামলাতে আমাকে ব্লক করে দিল জয়জিৎ ব্যানার্জি আমি চ্যালেঞ্জ করলাম পালিয়ে গেল ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ত্রিশ লাখ টাকা আত্মসাত করে পালিয়ে যাচ্ছেন কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন তারপরও বড় বড় কথা আজব লোক স্ক্রিনশটগুলো থাকলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এসব মিথ্যাবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ কি করে বাংলা সিনেমার ভালো হবে তবে এ বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে প্রশ্ন করলে রানা সরকার এ প্রসঙ্গে বলেন এ ঘটনা তো অনেক আগের চার পাঁচ বছর আগের সাকিব খান যখন কলকাতায় নিয়মিত কাজ করছিলেন এটা আমাদের এখানকার সবাই জানে প্রমাণের তো কিছু নেই ওরকম প্রমাণ তো দেখানো সম্ভব নয় এখন যদি কেউ অস্বীকার করে তাতে তো কিছু করার নেই কিন্তু সাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন একেবারে ভুয়া খবর এটা কলকাতার রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারোর সঙ্গে পরিচয় নেই আমার আমি যখন ভারতে